তিনি বলছেন ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু কথাটা নিয়ে আসছেন এসে বলছেন লা ইয়াসালুন নাসু বি খাইরিন মা আখাযুল ইলমা আন আকাবিরিহিম মানুষ যত দিন সাহাবীদের থেকে ইলম গ্রহণ করবে ততদিন কল্যাণের মধ্যে থাকবে ততদিন তারা ভালো থাকবে ওয়াইদা আকাদুহু আনিল ইন্দাল আকাবির ইন্দাল আসাদির আলাকু যখনই মানুষ বেদাতদের কাছ থেকে এলেন নেবে তখনই তখনই তারা ধ্বংস হয়ে যাবে ইবনু মাসউদ রাদিয়াল্লাহু বলছেন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু বলছেন লা তুজালিসু তোমরা বেদাতীদের কাছে ঘুরো না বেদাত মস্তিষ্কগুলো তোমার অন্তরকে আক্রান্ত করে দিবে রোগ করে দিবে তোমার অন্তরকে তোমার অন্তরকে অসুস্থ করে দিবে কারণ তাদের মস্তিষ্কগুলোর আঞ্জামকারী হলো শয়তান কি যেখানে শয়তান করে থাকে সেখানে গেলে আপনার অন্তরটাকে সুস্থ থাকবে ইবনু আব্বাস তাহলে আপনি সেখানে যাবেন কেন মুস্তাহিদুন ইমামগণ একমত পোষণ করেছেন আজ-জিনা কাবায়ের জিনা কাবিরা গুনার মধ্যে অন্যতম বড় গুনাহ তবে আখাফু আন ইয়াসআলার রাজুলু আল মাসআলা আন মুবতাদি তবে জেনাটা অনেক হালকা বেদাতির কাছ থেকে এলেন নেওয়ার চেয়ে বুঝেননি কথা করা অনেক হালকা পাপ বেদাতি কাছ থেকে মাসালা জিজ্ঞেস চেয়েছে বলে তো উল্টাটা হলো কি মানে বেদাতি কাছে মাসালা জিজ্ঞেস করা করার চেয়েও বড় এটা হলো না কেন যান বেদাতি আলেমের বক্তব্য শুনতে ইউটিউব খুলে কেন শুনেন বিদ্যার্থী করে বক্তব্য যতই ভালো হোক মোহাম্মদ বিন সিরিন শ্রেষ্ঠ তিনি বলছেন বেদাতির কণ্ঠে কোরআন তেলত শোনো না তোমরা যদি কোরআন তেলত শোনা নিষেধ হয় তাহলে বেদাতি মাদ্রাসায় করা কি যায় মসজিদে দান করা কি যায় টাইলস কিনে দিচ্ছেন না তিন হাজার স্কোয়ার ফিট টাইলস কিনে দিয়েছেন বেদাতি মসজিদে এই টাইলস গুলো আপনার বিরুদ্ধে কাল কি আমাদের নালিশ করবে টাইলস বলবে যে আমার উপরে বেদাতিরা বসে বসে মিলাদ পড়েছে আল্লাহ এই কিনে দিয়েছে তুমি বিচার করো যাবে কোথায় আপনি টাকা দিয়েছেন হালাল টাকা কোথায় কিনেছে যেখানে বলে আল্লাহর নবী চলে এসেছেন আমাদের মাঝে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে করে এত বড় করে ওই মসজিদে সাত ঢালাই করে দিয়েছে দশ লাখ টাকা তাই না রড কিনে দিয়েছে বিশ লাখ টাকা তাই না খুব চমৎকার এই রডও আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে টাকাও সাক্ষী দিবে আপনাকে আপনি জানেন কোথায় আমাদের জলায় আপনি সুখে থাকবেন শিরিক এবং বেদাতকে উৎখাত করার জন্য সালাফি উলামায়ে কেরাম যে প্রচেষ্টা চালাচ্ছে আর ওই জায়গায় গিয়ে আপনি বেদাতকে আরো শক্তিশালী করার জন্য যত বড় বেতাতে ফ্যাক্টরি সিরিকের ফ্যাক্টরি সেখানে কি আপনি দাম খারাপ করছেন আপনার সরব থাকা উচিত লজ্জা থাকা উচিত হিসাব করা উচিত যেখানে ধ্বংসের লক্ষণ বলা হচ্ছে সেখানে আপনার চিন্তা কেন